ওকে তো যারা কিউব মিলাতে চান যারা শিখতে চান তাদের জন্য একটা টিপস সেটা হলো যে ছয়টি সূত্রের মাধ্যমে মিলাতে হয় আমরা এটা জানি কিন্তু সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা জানার জন্য আমাদেরকে এই কিউবের যে ছয়টি পার্ট আছে সেই ছয়টি পার্ট সম্পর্কে আগে জানতে হবে ঠিক আছে তো ছয়টি পার্ট আমি এখন এখন কিউবটা মেলানো শেখাবো না আমি জাস্ট ছয়টি পার্ট সম্পর্কে শেখাবো তো যদি আপনি কিউবটা এভাবে ধরেন ধরার পর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট ঠিক আছে right right left up down back ঠিক আছে এভাবে ধরার পর এটা আপনার front right left up down back ঠিক আছে তো এটা হওয়ার পর গেল তো এবার আপনাকে যদি যখন সূত্র অ্যাপ্লাই করবেন যখন রাইটের সূত্র অ্যাপ্লাই করবেন তখন রাইট রাইট বলতে এটা ঠিক আছে লেফট বলতে এটা পুরোটাই লেফট ঠিক আছে আর এটা হলো আপ ঠিক আছে আর এটা হলো ফ্রন্ট ঠিক আছে এটা ফ্রন্ট গেল আর এটা হলো ডাউন আর এটা হলো ব্যাক একদম পিছনে যদিও ব্যাকের কোনো কাজ নাই তেমন তারপরও জেনে রাখুন তো তারপর যখন বলা হবে আপ তখন বুঝবেন এটা একবার আপ বলা রাইট বলা হলে সরি এটা রাইট যখন বলা হবে রাইট ক্লকওয়াইজ একবার ঠিক আছে যদি বলা হয় রাইট ড্যাশ সেক্ষেত্রে বুঝবেন এন্টি ক্লকওয়াইজ ঠিক আছে রাইট ড্যাশ বলতে এটার বিপরীত ঘড়ির বিপরীত দিকে ঘুরবে এটা হচ্ছে ঘড়ির দিকে ঘোরা আর এটা হচ্ছে ড্যাশ বলতে আপনারা বুঝবেন বিপরীত দিকে ঠিক আছে উল্টা দিকে তো ঠিক একইভাবে যখন এটা হলো ফ্রন্ট যদি ফ্রন্ট বলি এটা একবার ঘোরাবেন এটা বুঝবেন আর যদি বলি ফ্রন্ট ড্যাশ সেক্ষেত্রে উল্টা দিকে একবার ঘোরাতে হবে ঠিক আছে সব ক্ষেত্রে একই নিয়ম আবার লেফটের ক্ষেত্রে যখন বলবো এল ঠিক আছে লেফটের সংক্ষেপে বলবো হচ্ছে এল তো যখন এল বললে এটা নামবে দেখেন এটা কিন্তু ঘড়ির দিকে এটা মাথায় রাখতে হবে যে ঘড়ির দিকে হচ্ছে এল ঠিক আছে আর যদি বলি হয় এল ড্যাশ সেক্ষেত্রে উল্টা দিকে তার মানে ঘড়ি তো উল্টা দিকে এদিকে ঘোরে হ্যাঁ না গেল আবার আপের ক্ষেত্রেও তাই এটা আপ এটা আপ ড্যাশ ঠিক আছে এটা ডাউন না এটা তো ডি ডাউন তো এটা হলো ডাউন এটা ডাউন ড্যাশ ঠিক আছে তো এটা হচ্ছে খুব মানে এটা মাথায় রাখতে হবে আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিউব মিলানোর ক্ষেত্রে আপনাকে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো এই সূত্রগুলো যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই এক থেকে দেড় মিনিটের ভিতরে পেরে যাবেন আর প্রথম প্রথম এই সূত্রগুলো দেখেই আপনাকে শিখতে হবে আস্তে আস্তে যখন চর্চা হয়ে যাবে তখন দেখবেন এই সূত্রগুলো আর লাগবে না আপনার এমনিতেই চলবে হাত চলবে ঠিক আছে মুখেও বলা লাগবে না আপনার এমনিতেই মাথার ভিতরে এটা কাজ করবে আর আপনার হাত কাজ করবে ঠিক আছে খুব সহজেই পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ওকে ধন্যবাদ আর ভিডিওটি লম্বা না করি